একটা সরকার নির্বাচনে হেরে গিয়েছিল শুধুমাত্র একটা স্লোগানে সেই স্লোগানটি ছিল গলি গলি মে শোর হায় অমুক নেতা চোর হায় আমি নাম বললাম না আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি একমত আমার সঙ্গে আপনারা একমত বন্ধুগণ আজকে আওয়ামী লীগের দুর্নীতি আজকে গোটা বাংলাদেশকে একটা পরিণত করেছে বিএনপির কটা গুণ কি গুণ আর মানুষ হা হা চোর নয় মহাচোর গলি গলি মেশো হ্যাঁ তারেক রহমান গলি গলি মেশো তারেক রহমান বড় মনে থাকবে থাকবে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ খেলা হবে এই দুর্নীতিবাদের বিরুদ্ধে খেলা